আসসালামু আলাইকুম পিও ভিওর্স কেটিএস পয়েন্ট থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওটা আপনারা কিভাবে ব্যাংক এশিয়া মাইক্রো মার্চেন্ট থেকে পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল ফি প্রদান করবেন তো আমি প্রথমে আপনাদেরকে পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিলের যে বিলার কাগজটা আছে সেই কাগজটি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এরকম একটি পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিলার কাগজ আপনারা দেখতে পাবেন তো দেখুন এখানে দেওয়া আছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারে দেখুন দশ তেহাত্তর zero two double three seven eight one four zero তো এরকম পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিল প্রদান করার জন্য এরকম একটি কাগজ মিটার গ্রাহকদের দিয়ে থাকেন তো আমি প্রথমে কাগজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন ব্যাঙ্কেশিয়া মাইক্রো মার্চেন্ট অ্যাপসটি ওপেন করাবেন তো আমি ব্যাঙ্কেশিয়া মাইক্রো মার্চেন্ট অ্যাপসটি ওপেন করছি দেখুন আমার আগে থেকে ওপেন করা ছিল আমি পুনরায় ওপেন করছি এবং পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে তো আমার ব্যাংকে সে মাইক্রো মার্চেন্ট অ্যাপসটি ওপেন করা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন প্রথমে কাস্টমার ব্যালেন্স ক্যাশ পেমেন্ট এরকম ইত্যাদি অনেক অপশনই দেওয়া আছে মোবাইল রিচার্জ মার্চেন্ট কমিশন তো দেখতে পাচ্ছেন যে bill pay bill pay bill pay নামে একটা অপশন আছে তো এই অপশনে আমি ক্লিক করলাম এখন পল্লী বিদ্যুৎ বিল পেমেন্ট সিস্টেম দেওয়া আছে ওই সিস্টেমটিতে আমি ক্লিক করলাম তো এখানে দেওয়া আছে দেখুন S M S account number তো আমি প্রথমেই আপনাদেরকে শেয়ার করছি এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা ওই এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা আমার কপি করা ছিল তো আমি পেস্ট করে দিলাম তো যে মাসের বিলটা সেই মাসটা সিলেক্ট করবেন এটা আমার ফেব্রুয়ারি মাসের বিল তো আমি ফেব্রুয়ারি মাসটা সিলেক্ট করে দিলাম এখন অটোমেটিক দেখেন এখানে দু সাল দেওয়া আছে তো আমি এবার নেক্সট অপশনে ক্লিক করলাম দেখুন নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আমার বিল কয় টাকা তা এখানে দেখাচ্ছে কিন্তু একশো বারো টাকা এবং সার্ভিস চার্জ কত টাকা পাঁচ টাকা টোটাল অ্যামাউন্ট হচ্ছে একশো সতেরো টাকা তো আমি এবার কাস্টমারের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখুন কাস্টমারের মোবাইল নাম্বারটা দশ শেষে পরে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম তো দেখুন আমার সাবমিট বাটন দেওয়ার সাথে সাথে কংগ্রাচুলেশন এরকম একটা লেখা আসছে মানে আমার বিলটা পেমেন্ট হয়েছে তো বিলটা পেমেন্ট হয়েছে কীভাবে বুঝবেন এজ এ ট্রানজ্যাকশন স্টেটমেন্টে যাবেন ট্রানজ্যাকশন স্টেটমেন্টে এখানে এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে এরকম একশো সতেরো টাকা বিল কেটে নেওয়া হয়েছে এটাও দেখাচ্ছে তো বন্ধুরা এভাবেই আপনারা পল্লী বিদ্যুৎ postpaid bill Bank Asia micro মার্চেন্টের মাধ্যমে দিতে পারবেন তো বন্ধুরা আমি আশা করছি আপনাদেরকে আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল দেওয়ার নিয়মটা ভালোভাবে বুঝিয়ে দিতে পারছি তো ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম